আমরা প্রথম বর্ষে সেখানে অনেকগুলো বিষয় আছে কোরআন হাদিস তারপর জেনারেল সাফি তার মধ্যে আমরা হাদিসের দরস হাদিস আমরা করার কারণ ছোটবেলা থেকে সবাই কোরআন থেকে শুরু করে আল্লাহ কোরআন বলি করতে পারেন কিন্তু বর্তমানে হাদিস আর হাদিস অনেক কম ছোট একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কোরআনের পাপ থেকে সোজা পাতে করো সে অবশ্যই করতে পারবে যদি তাকে বলা হয় মেশকাতুল মুসাফির প্রথম হাদিসটা বলুন বহার শরীফের প্রথম হাদিসটা বলুন মেশকা শরীফের প্রথম হাদিসটা বলুন জাদুল তালিমের প্রথম হাদিসটা হলো এই আদর্শালীন প্রথম হাদিসটা হলো বা মুসলিম শরীফের একটা হাদিস পড়ো আমার মনে হয় কেউ হ্যাঁ যে একটা হাদিস পড়ার জানেন ওনারা আগে একটা হাদিস বলতে হবে তখন সে বলবা হাদিস সেই তারা বলার পরে তো তারা হয়তো বলতে পারে কিন্তু বহার শরীফের পরম্পরা আছে হাদিসের গ্রন্থগুলোর সবচেয়ে বড় বিহার থেকেই আল জানি সহি আল শরীফের প্রথম হাদিসকে জিজ্ঞেস করলে আমার মনে হয় না কেউ হতে পারে তারা হাদিসের যারা আলেন তারা বোঝা যায় কোরআনের যে পরিমাণ সাথে মত হচ্ছে এবার আল্লাহ অশেষ মেহরবানি এটাও আমাদের মনে করবে সবচেয়ে বড় কিতাব হচ্ছে কোরআন কোরআনের পরে বুখারি তো কোরআনের পাশাপাশি আমাদের হাদিসের যে পরিমাণ একমাত্র কোরআন গবেষণা করা অধ্যয়ন সেই জানা আমরা অনেক কিছু তো এই জন্য তোমাদের আলিমের মধ্যে কোরআন আছে কিন্তু আমরা হাদিস দিয়ে শুরু করছি আমরা এখানে নাইন টেন তারপর আমার মাদ্রাসা ছাত্ররা রাজ্য তোমাদেরকেও আজকে হাদিসের পর অপরাধ নেবে অপরাধ নেব এই আশা নিয়ে আমি হাদিসের চিন্তা করে বসেছি আল্লাহ আর আর এর মধ্যে হাদিসের যে সিলেবাস সেটা নেশকাতুল মাসাবি তাবে জন্য শতভাগ হাদিস নিয়ে তেলাবাদ করে মেশকাতুল মাসাবিহের উপর আমি দু একটা কথা বলবো প্রথমে আমি বরকতের জন্য প্রথম হাদিসটা আমি সহজ সহ بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا الخميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الانصاري قال اخبرني محمد بن ابراهيم التميمي انه سمع القبطة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام مشكات المصابيح সম্পর্কে ভূমিকা স্বরূপ একটা কথা আমি বলছি আমরা যে মেশকাতুল এটা সে কোনো কি হয় হাদিসের কিতাব আমরা সবাই জানি সে এটা ছয়টি বিশিষ্ট হাদিসের কিতাব এগুলো কি কি মুসলিম নাসাই ইবনে মাজাহ কথা কি সকলে সহি হাদিসের সহি হাদিসের কিতাবের নাম কি কি বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ এটা এটা এই সহিহ কিতাবকে বিশুদ্ধ হাদিসের কিতাব বলা এখন মেশকাতুল মাসাবি এটি তো সহিহ কিতাবের কিতাব নয় তারপরেও কেন এই হাদিসের কিতাবটি এগুলো সকলের আগে পড়তে হয় তার কারণ হলো মিসকাতুল মাসাবি এটি হচ্ছে এই ছয়টা বিশুদ্ধ কিতাব থেকে নেওয়া এবং এই ছয়টা কিতাবে বেছে বেছে একদম মানুষের অত্যন্ত অতি প্রয়োজনীয় যে হাদিস যেখানে শুধু আমাদের নিত্য প্রয়োজনীয় সকল কাজে সকল আমলে আমাদের প্রয়োজন হয় ওই হাদিসগুলো সেই হাদিসটা থেকে বেছে বেছে করেছেন বিদায় এই কিতাবটা আমাদেরকে সিয়াসিফটার আগে পড়তে হবে আওয়াজ থেকে বলছি তাহলে মেশকাতুল মাসাবি হচ্ছে এই ছয়টি সহি বিশুদ্ধ হাদিসের কিতাবের নির্যাস সমষ্টি কথাটা বুঝতে এই এসি আসিফটা বলার কি বলতে যেমন কেউ যদি তোমাকে প্রশ্ন করে তুমি ক্লাস ওয়ানে বা ওসিতে তুমি তো সাহিত্য না পড়বে আচ্ছা যদি বাংলা শিক্ষক যদি কেউ না পড়ে তাহলে সে কি উচ্চ সাহিত্য সে কি পড়তে পারবে ইসলামের থেকে আমরা ধারণা পাবো সিয়াসিতটা সম্পর্কে জ্ঞান লাভ করবো এই আমাকে হাদিসের বিশাল জগতে নিয়ে যাবে এখানে আমি একটা তথ্য দিব এটা সচরাচর আলোচনা আমাদের কম আমরা যে মাহাতিদের যে বয়ান শুনি কথা ইসলামী যে কথাগুলো শুনি ওই কথাগুলোর মধ্যে এই কঠিন কথাগুলো আসে না কারণ এগুলো সাধারণত মানুষ এগুলো বুঝবে কঠিন বিষয়গুলো ছাত্র ছাত্রীদেরকে বুঝতে হবে এই জন্য কিছু আলোচনা দর্শে হয় আর কিছু আলোচনা কোথায় হয় মাঠে ময়দানে মাঠের মাঠে ময়দানের কথা দর্শে আসবে না দর্শন আলোচনা কোথায় যায় না মাঠে ময়দানে যায় না আজকের আলোচনাগুলো অনেকের জন্য বিরল হবে তাদের সাথে হাদিসের সাথে আগ থেকে সম্পর্ক রয়েছে তাদের জন্য হয়তো এটা সহজ প্রয়োজন সেটি হল মেসকাতুল মাসাবি এখানে দুটি শব্দ কয়টি শব্দ একটা হচ্ছে মেসকাত আরেকটা হচ্ছে আল মাসাবি এখানে আল মাসাবি যে মাত্রা আছে এটা হচ্ছে মিসবাহলের বহু বছর মিসবাহলের বহু বছর কি মাসাবি ফাসাফি শব্দের অর্থ হলো প্রদীপ লাইট পাতি চেরা যাই হোক যার থেকে আলো ছটায় সেটা হচ্ছে কি ফাসাফি মিসবা হলেন বহু বছর তারপর এই আল মাসাবি এই যে একটা মিসকাত মাসাবির একটা অংশ শেষের যে অংশ শব্দটা এই শব্দটা মূলত ছিল ইসবাত মাসাবি ও সুন্নাহ মূল শব্দটা কি ছিল মাসাবি ও মাসাবি ও নামক একটি কিতাব সর্বপ্রথম নহি সুন্নাহ কামে অল যিনি সুন্নতকে জীবন এবং বেদাতকে নির্মূলকারী একজন করজন মনীষী আবু মোহাম্মদ হুসাইন বিন মাসউদ আল ফাওয়া আল বাগাবি যিনি চারশত ছত্রিশ হিজড়ি সনে তিনি চন্দ্রগ্রহণ করেছেন ইরান এবং আফগানিস্তানের মাঝামাঝি ফোরাসান প্রদেশে রুশ এবং ফোরাতের মাঝে তিনি জন্মগ্রহণ করেছেন তিনি প্রথমে চিন্তা করেছেন যে যদি কেউ যদি হাদিস হাদিসের জ্ঞান যদি অর্জন করতে চায় সে যদি বহার শরীফ সতর্কতা বলে তাহলে তা চোখ মুখ অন্ধকার হয়ে যাবে কারণ বহার শরীফ এগুলো হচ্ছে হাদিসের অতি মানে কি বলবো অতি উচ্ছাঙ্গ বা খুব উঁচু মানের হাদিসের খেতাব কারণ সবচেয়ে বড় খেতাব বহার শরীফ থেকে হাদিস নেওয়া এটা মহাদেশদের সাধারণ মানুষের পক্ষে কি নয় সবার এভাবে মুসলিম অবদান এখানে প্রথমে সরদ করা হয়েছে তারপরে সেখানে হাদিস বর্ণনা করা হয়েছে তারপরে সেখানে হাদিসকে বারবার আকার করা হয়েছে তারপর সেখানে হাদিসের হাদিসের কি করেছেন নাপ্ত করেছেন সমালোচনা করেছেন হাদিস নাকি জাহি নাকি হাসান তাকে মতবাদের এবং রাবি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেখানে বিশদ আলোচনার ভিতরে মূল যে মতনে হাদিস আমার নবীজি সাল্লামের যে মূল হাদিস যে মূল কথা এটা বের করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এজন্য ইমাম বাবাবি তিনি সমস্ত কিতাবকে সামনে নিয়ে বিশেষভাবে সেই সামনে রেখে উনি মূল হাদিসটা বের করে বের করে বের করে বের করে উনি হাদিসের রাবির নাম পর্যন্ত আনে নাই স্রেফ আমার নবীজির বাণীগুলো আমার নবীজির শুধু ওই মূল্যবান বাণীগুলো উনি বেছে বেছে বেছে বেছে বেছে বেছে একটা কিতাব লিখেছেন ওই কিতাবের নাম হচ্ছে মাসাবি ও সুন্নাহ আওয়াজ দিয়ে এই মাসাবি ও সুন্নাহ ওই জমানার মধ্যে কোন মানুষের এমন সাহস নাই হুজুর কাছে গিয়ে জিজ্ঞেস করা হুজুর আপনি যে হাদিস বললেন আমাদের সামনে ওই হাদিসের বর্ণনাকারী কে বলেন ওইটা জিজ্ঞেস করা ওই জমানার জন্য মহাবিয়াদের ছিল কারণ উনি যাই বলতেন সেটাই সহি হাদিস ওই মাপের ব্যক্তি ওই কথাগুলো মেশকাতুল মাসাফির মুকদ্দমার মধ্যে আছে আমি কালকে থেকে কয়েকবার আমি আগে পড়েছি কালকে থেকে আমি আবার নতুন করে এই মেসনাতুল মশলা যে মোকদ্দমাটা আছে আমি এটা কয়েকবার করেছি কালকে মাদ্রাসা করেছি বাসায় গিয়ে করেছি রাত্রে করেছি সকালে করেছি যে মেসনাতুল মশলা যে মোকদ্দমা ভূমিকা যেটা আছে ওখানে সব কথা ওখানে বলে দিয়েছে কে বলেছেন এই আল মিসাহি হুসুন্না এই কিতাবকে দেখে পড়ে যিনি ওনার পেট পড়ে গিয়েছিলেন হাদিসকে সংগ্রহ করার জন্য হাদিস করার জন্য যিনি প্রেমে পড়েছিলেন উনি হচ্ছেন আল্লাহ মোহাম্মদ খাতিব আপনি উনি হচ্ছেন এই মাসাহাবি হোসেন সবসময় পড়তেন অত্যন্ত সবাইকে পড়েছে কিন্তু উনি অন্যভাবে পড়েছেন উনি ভালোবাসা নিয়ে পড়েছেন যখন মহাব্বত যখন বইটি পড়তে পড়তে ওই বইয়ের প্রতি উনি আশেষ হয়ে যায় তখন উনি চিন্তা করেন এত সুন্দর একটা কিতাব এই কিতাবকে আমি যোজন বিয়োজন করে আমি একটা সুন্দর কিতাব দেখব আর ওই কিতাবের নাম হচ্ছে মোহাম্মদ খতিব উনি এই মাসাহে উসুলটাকে শাসন উনি কি লিখেছেন মিসকাতুল মাসাহে লিখেছেন আর মেসকা এই মেসকাতুল মাসাফিহের মধ্যে টোটাল হাদিস এসেছে ছয় হাজার মাসাফ ছয় হাজার এই ছয় হাজার পাঁচানব্বইয়ের মধ্যে শুধু ইমাম বুখারির হাদিস এসেছে দুই হাজার নশো চব্বিশ কোথা থেকে এসেছে দুই হাজার পঞ্চাশ মেসকাত নামক আরেকটি হাদিসের কিতাব আছে সেখান থেকে পনেরোশো এগারোটি হাদিস এসেছে তাহলে এই মোহাম্মদ ওয়ালিউদ্দিন খতিব ইবলিসি উনি ইমাম বাগাবির কিতাবকে মহাপত করে ভালোবাসে উনি ওই কিতাবকে বিয়োজন করে উনি যে কিতাবটা লিখেছেন ওই কিতাব হল মিসকাতুল এই মিসকাতুল মাসাবি হচ্ছে আলেমের পাঠ্যের বই উনি সেখানে কি জীবন বিয়োজন করেছেন সেগুলো বিশদ আলোচনা ভূমিকার কথা আজকে বলতে আজকে এখান থেকে ক্লাস থেকে গিয়ে এই মিসকাতুল মাসাবি ভূমিকাটা কয়েকবার করে বলব এখানে মাসাবির সোনার মধ্যে রাবির নাম ছিল না সব হাদিসের শুরুতে কিসের নাম আছে ওই হাদিসের রাবির নাম আছে কিন্তু বহারি মুসলিমের মতো লম্বা কোনো সবর আর উনি প্রতিটি অধ্যায়কে তিনটি ফসলে পাঠ করেছেন প্রথম ফসলে শাইখাই ইমাম মুসলিমের হাদিস এনেছেন তারপরে সিএস এরপরে তৃতীয় ফসলে আরো অন্যান্য যে হাদিস গুরুত্বপূর্ণ হাদিস সেগুলো এনেছেন সর্বোপরি মেসকাতুল মাসাবিহ হচ্ছে একজন আদেমের জন্য হাদিসের আমাদের সংক্ষিপ্ত বাইরে কিতাব মিশকাতুল মাসাবি হুয়া মুযাক্কিরাতুল লাকুম হাদিস এটা তোমাদের হাদিসের সংক্ষিপ্ত বাইরে এখন তখন তোমরা রাসূল শরীফের মধ্যে যখন দেখবে খন্ড দেয়া তখন তোমরা বলবে জুরে এত বর্ণিতা এটাকে ডায়েরি হয় ডায়েরিতে ছোট হয় কিন্তু আগেকার মধ্যেসিনা কারণে ডায়েরি এখন আমাদের জন্য এটা অনেক বিশাল বিশাল একটা কিতাবে পরিণত অথচ মেসরাজ হচ্ছে এটা আগেকার মহাদিসের জন্য কি সংক্ষিপ্ত ওখানে গুরুত্বপূর্ণ হাদিসগুলো এখানে সন্নিবেশিত করা হয়েছে মেশকাতুল মাসাবির থেকে হাদিস বোঝা একেবারে সহজ এই জন্য তাদের বক্তা হওয়ার স্বপ্ন আছে একজন স্কলার হওয়ার স্বপ্ন আছে একজন গবেষক একজন আলোচক হওয়ার স্বপ্ন আছে অবশ্যই তাদেরকে মেশকাতুল মাসাবি তার বালিশের পাশে স্থান রাখতে হবে বোখারি থেকে হাদিস নেওয়া এটা অনেক কঠিন আর মেশকাতুল মাসাবি থেকে হাদিস নেওয়া এটা সহজ আমরা মাঠে ময়দানে আলোচনা করি আমি মসজিদের প্রতি আমরা কি করি প্রথমে মেসকাতে যাই এরপরে যখন বিশ্বাস যখন বেশি উৎসব হয় বিজ্ঞ আর ভালো দলিলের প্রয়োজন হয় তখন আমরা আস্তে আস্তে সেখান থেকে ওই মেসকাতুল মাসাফের রেফারেন্স নিয়ে আমরা বুহারিতে হাত দেয় মুসলিম হাত দেই আবু দাউদা হাত দেই তিরমিজিতে আমরা হাত দেই যাই হোক আমি অনেক আলোচনা করে ফেলেছি সময় কম তোমরা নাচ করবে আমার পিছনে মাদ্রাসার সম্মানিত আসাতে আছেন আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক কথা বলে ফেলছি আমাদের বিজ্ঞ শিক্ষকগণ তারা ক্লাসের মধ্যে তোমাদেরকে সেই পাঠগুলো আরো সুন্দর করে বোঝাবে সুন্দর পাঠ তোমাদেরকে দেবে আমাদের এখানে বাংলা প্রভাষক হয়েছে বাংলা সাজিদ স্যার ইংরেজি যারা আছেন তারপরে আমাদের প্রভাষক যারা আমাদের আছেন আমাদের আছেন আমাদের নিকট কি আছে কিতাব আছে যেমন নাকি ফাতাওয়া আল ফাতাওয়া বাগাবি ইমাম একটা ফাতোয়ার কথা আছে হ্যাঁ ইমাম শাফি মাযহাবের আদলে লিখেছেন তারপরে তাফসিরে মাআলিমুত তানজিল ওটাকে তাফসিরে বাগাবি বলা তারপর একটা কিতাব আছে কিতাব তাহজিব আর আরেকটা কিতাব লিখেছেন কিতাবু শারহ সুন্নাহ কিতাবটি কি দাবু সারহিস সুন্নাহ এটাও এলমে হাদিসের উপর ব্যাখ্যাগ্রহণ করলেন হাদিসের উপরে এই কিতাবটি যখন শেষ করলেন তখন তিনি রাত্রিবেলায় ঘুমালেন যখন তার চোখটা বুঝে আসে তখন সে স্বপ্ন দেখে তার সামনে মদিনাওয়ালা সফিউল মুসলিমিন তার সামনে চলে এসেছে প্রিয় নবী ইমাম বাবা কেন বললেন আহয়াত আল্লাহ আহয়াত আল্লাহ কামা আহয়াত সুন্নতি এই ইমাম তুমি যে আমার সুন্নতকে এমন ভাবে জীবন দান করলে আল্লাহ তাআলা তোমাকে মানুষের মাঝে কিয়ামত পর্যন্ত তোমাকে জীবিত রাখবে খুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখালেন এরপর থেকে এই ইমাম বাবাবির কথা হাদিসের পাতায় পাতায় ইতিহাসের পাতায় পাতায় স্থান পেয়েছে আজকে উনি পাঁচশো ষোলো হিজড়িতে উনি মৃত্যুবরণ করেছেন আজকে চোদ্দশো হিজড়ি চলছে তারপর আজকে আমরা হাজার বছর এসে ইমাম বাগানের জন্য দোয়া করছি আল্লাহ তুমি তার এটা নবীজির সেই দোয়ার বরকত অনুরূপভাবে ওনার যে আসে ভক্ত মোহাম্মদ খতিবত তেবরিজি যিনি ওনার কিতাবকে সাজিয়ে ইসলাতুল মাসাবিকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন উনি এই কিতাবকে এত বেশি মকবুল আল্লাহ দরবার করিয়েছেন যে এসকে নবী ইসকে দিয়া দরসে বুখারি আতি হে বুখারি ইসকে বুখারি হে আতি নবীর প্রেম যদি কেউ হাদিস পড়ায় তাহলে বহারে জ্ঞান অর্জন হবে না বরং তার শরীরে জল চলে আসবে এই জন্য নবীন প্রেম ছাড়া আদেশের দ্বারা হয় না তো আমি আসলে তোমাদেরকে এত করে একটি মাকবুল এই তোমাদেরকে বলবো তোমরা এটা তোমাদের জীবনের পথের পাতেই হিসাবে তোমরা গ্রহণ করবে এবং তোমরা প্রতিদিন নিয়ে তোমরা আসবে এটা কাগজিয়া শাসন কাগজ মাদ্রাসা এটা কোন মাদ্রাসা নয় যে তোমরা একদিন ক্লাস হবে দশ দিন কোনো ক্লাস হবে না এটি শেষ মাদ্রাসা নয় আমাদের শিক্ষকের কিছু কিছু নিয়োগ বাকি আছে খুব শিখিয়ে শিক্ষকরা তার নিয়োগ পাবেন ইনশাল্লাহ এর আগে তোমরা আমরা ক্লাস চালিয়ে যাবো যেটুকু আমরা জানাচ্ছি তা দিয়ে আমরা তোমাদের ক্লাস তোমাদের আজ থেকে তোমাদের ধারাবাহিক ক্লাস এই ক্লাসে তোমাদের জ্ঞান অর্জন করবে তোমরা এই মেসনাতুল মাসাফিকে আরো বেশি বোঝার জন্য যে তোমরা কোনো সোলা সোলার জন্য তোমরা কিনতে চাও তাহলে এই মেসনাতের সোলা আছে মিদরাতুল মাফাতে এই কখন আধিকারী এভাবে তোমরা যা থাকি জানি আছে সরফুল মেসনাত তারপরে সরফুল টিভি আল্লামা হুসাইন শেখ হুসাইন বিন আব্দুল্লাহ আদ্দিবি রহমতুল্লাহ যে সভা আছে তোমরা সেটা তোমরা নিতে পারো অনুরূপভাবে আরও আছে আশিফাতুল্লাহ মাহাত সাহেব মহাদ্দাসাদ আব্দুল হাতের অনেক বড় মহাদ্দেশ ওনার যে আশিফাতুল্লাহ মাহাত এটা তোমরা কিনতে পারো তারপরে শাহ ইমামুদ্দিনের জারিয়াতুল নাজার শাহ তকুবুদ্দিন দেহরবি মুজাহারা এটা অনেকের কাছে থাকে উর্দুদের তারপরে তালিব ও সাবি ইদ্রিস কান্তাবি রহমতুল্লাহ আলাইহি তারপর শেখ আবুল হাসান নম্বর আল্লাহ মারকাদা ওনার যে কিতাব আছে তানজিমুল আশতার এটি সারা পৃথিবীতে এখন গ্রহণযোগ্য সকল ভাষাতে অনুবাদ হয়েছে তানজিমুল আশতার তারপরে আল্লামা মোহাম্মদ রফি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওনার সাকরিকরা আমাদের শিক্ষক হিসেবে আসেন এখনো জীবিত আছেন ওনার যে ইসাহুল মেসটা অনেক সুন্দর তোমরা এগুলো নিজের কাছে নিজের পাতে হিসাবে তোমরা রাখবে আল্লাহ পাক সকলকে এই মেসকাতুল মাসাবিহে এই সকল হাদিসের জ্ঞান অর্জন করার প্রবণতা করো আমি এই হাদিসকে তেলাওয়াত করেছি কলকাতার তার অনুবাদটা করে দিচ্ছি বখারি শরীফের যে প্রথম হাদিস এটা মেসকাত শরীফের প্রথম হাদিস বললাম এটা হজরত ওমর উবুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তোমরা জানো উনি হচ্ছেন দ্বিতীয় খলিফা তাই না ইসলামের দ্বিতীয় খলিফা উনি একজন বাদশাহ উনি একজন রাজা উনি একজন মুসলিম বিদ্যাতের একজন নেতা সংস্কারগুলো নেতা তার সম্পর্কে নবীজি বললেন কাউকানা পাতে নবীয় উমর করে যদি নবী হওয়ার কোনো সুযোগ থাকতো তাহলে উমরে আমার ঘরে নবী হতেন এত বড় মহান মানুষের হাদিস দিয়ে এখানে একটা প্রশ্ন সকলের চলে আসে যে উমরের যে হাদিস এটা হচ্ছে নিয়মের হাদিস কিসের হাদিস বহার প্রথম অধ্যায় হচ্ছে কাই কাই ফাকানা বাতুল নবীজির কাছে ওহি কিভাবে আসে অনেকে প্রশ্ন করেছেন নবীজির কাছে নবী আসার সাথে নিয়তের হাদিসের কি সম্পর্ক মহাদিসের একটা বললেন এখানে এই নিয়ত হাদিসের মধ্যে হিজরতের কথা আছে কিসের কথা আছে হিজরত ওরা বললেন নবীজি সর্বপ্রথম উনি ওহি পাওয়ার জন্য উনি নিজের ঘর ছেড়ে উনি গাড়ে হেরাতে হিজরত করেছেন এই জন্য এই অধ্যায়ের মধ্যে হিজরতের হাদিস হিসেবে হাদিসটা চলে এসেছে এভাবে সম্পর্ক মুনাসবত বর্ণনা দিয়েছে যাই হোক হুজুর এটা আরো বিস্তারিত বলবেন উমর ইবনুল খাত্তাব দ্বিতীয় খলিফা থেকে মোট 539 টি হাদিস বর্ণিত হয়েছে হাদিস 500 উনচল্লিশ কারণ উনি তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন মুসলিম মিল্লাতের কল্যাণের জন্য মানুষের ধারে ধারে ধরে যেতেন এই জন্য ওনা থেকে কম হাদিস কিন্তু প্রত্যেকটি হাদিস যেমন এই হাদিসটি মতবাদের পর্যায়ে এটা কোরআনের আয়াতের সম পর্যায়ের হাদিস কারণ ব্যক্তি যেমন তাদের হাদিসের উজুত যেন হাদিস হাদিসের মতবাদ থাকে হাদিসের যদি তোমরা পড়ো হাদিসের উদাহরণ হবে ইন্নামা আমালু বিনিয়াত এই হাদিসের এত বক্তব্য এত মর্যাদা হযরত উমর ইবনে খাত্তাব বলেন আমি নবীজিকে মিম্বরে বসে এই হাদিস আমি বলতে শুনেছি নবীজি বললেন ইন্নামাল আমালু বিনিয়াত নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভর সমস্ত আমল কিসের উপর নির্ভর নিয়তের উপর নির্ভর আমরা কথায় বলি নিয়ত গুণে মসুফ আছে কি বলি নিয়ত গুণে মসুফ আছে আমরা আমরা যেভাবে নিয়ত করব আমার আশা সেভাবে কি হবে কোরআন আমরা মাদ্রাসা এসেছি আমি যদি নিয়ত করি আমি মাদ্রাসা পড়ে আমি চর্চা করে বড় বিজনেসম্যান হবো একজন বড় লোক হব একজন ফেমাস পার্সন হব ধরো তুমি ফেমাস হতে পারবে অনেক টাকা দামে থাকতে পারবে কিন্তু তোমার পরটা লজ্জন হবে এই জন্য আমাদের নিয়মকে ঠিক করতে হবে আমরা এখানে আসব শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য তাহলে আমার কি হবে আমার আল্লাহ রাজি হয়ে যাবে হিসাবে মোবাস হিসাবে আল্লাহ করবেন সুবহানাল্লাহ আমার নিয়তটা প্রথমে ঠিক করতে হবে আমি যে আজকে মাদ্রাসা আলিমে ভর্তি হয়েছি আমি দুনিয়ার কোনো চাকরির জন্য নয় দুনিয়ার কোনো মর্যাদা হাসিলের জন্য নয় আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমার রাসূলের সন্তুষ্টি হাসিলের জন্য আমি এই কাবাতিয়া সাদুল কামে মাদ্রাসা এটি নবীন এটা ব্যাখ্যা দিচ্ছেন ওয়া ইন্নামা ইমরিইম মা মানুষ যেটা নিয়ত করেছে সেটা পারে অমান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা কি হবে কেউ যদি দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে সে দুনিয়া পাবে কেউ যদি বলে আমি টাকা কামাই করার জন্য বাংলাদেশ থেকে দুবাই চলে যাব সে হয়তো টাকার মালিক হতে পারবে আও ইলা ইমরাতিন ইয়াকিহুহা যদি বলে আমি অমুক মেয়েকে বিবাহ করার জন্য হিজরত করছি তাহলে সেও সেটা পেয়ে যাবে অর্থাৎ নিয়োগ যেটা করবে সেটাই সে পাবে এটা হিজরতের একটা ঘটনা উম্মে কাইস একজন মহিলা ওনাকে উম্মে কাইস বিনতে মুহসিন আল আসাদি আসাদ বংশের একজন মহিলা সুন্দরী তাকে এক সাহাবি বিবাহের প্রস্তাব দিলেন তখন মেয়ে বলল আমি তোমাকে একটি শর্তে বিবাহ রাজি হতে পারি সেটি হলো আমি তো মক্কা থেকে মদিনা হিজরত করছি তুমি যদি আমার সাথে হিজরত করতে পারো তাহলে তো মক্কা থেকে বের তুমি ওই সাহাবী নাম হচ্ছে ইবনে কাইস নামে প্রসিদ্ধ উনি শুধুমাত্র ওই মেয়েকে বিবাহ করার জন্য হিজরত করেছেন তারপর সেই পর্যন্ত শুরু থেকে ওই মেয়েকে বিবাহ করেছে এখান থেকে বোঝা যায় মহাজির মেকাইস হিজরত করেছেন তার স্ত্রীকে পাওয়ার জন্য তার প্রেমিকাকে পাওয়ার জন্য আর অন্যান্য সাহাবিরা হিজরত করেছেন আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য তারা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য হিজরত করেছেন তারা আল্লাহ এবং রাসূলের রেজামন্দি পেয়েছেন যে বিবাহ করেছেন হিজরতের কোনো স্বভাব শেষ নাই এখানে এখলাসের কথা চলেছে এই জন্য আমাদের হিজরত আমরা যে বাসা থেকে মাদ্রাসায় আসি আমাদের হিজরত নিয়মিত ঠিক রাখতে হবে এজন্য এখানে বলছে তো হইলা না হাজার যেই যে নিয়ে হিজরত করবে সেই সেটা পাবে এজন্য মহাদেশী দেখলাম বলেন আর নিয়ে নিসমুক্তি নিয়ত হলো দিনের হবে তোমার নিয়ে তোমার দিন হবে কামিল হয়ে গেছে আমাদের নিয়তটা আমাদের বিশুদ্ধ করতে হবে وما نؤمن إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء আল্লাহ পাক আমাদের সকলের নিয়তকে খালাস করে দেওয়া তৌফিক দান করুন মিশাবদি পানিয়াল আসানে আশেখাল আসানে এই মাদ্রাসাকে ঘুরে ঘুরে আমাদেরকে আজকে এরকম একটি হাদিসের এই দরসের ব্যবস্থা করেছেন তিনি হচ্ছেন আমাদের সকলের অনেক خليل الأولاد المصطفى في الله الرسول ওনার জীবনী অধ্যয়ন আমি সকলকে বলব আমি ফজল আহমদকে টাকা দিয়েছি শিক্ষা এখানে আমি লিখেছি আর ফজল আহমদের নিয়মিত এখানে আমাদের অসাসনের জীবন আল হাবিব আল করবো ওনার আমল আখলা চলা পীড়া সব কিছু আলোচনা হয়েছে উনি কেমন মহান ব্যক্তিত্ব ছিলেন এগুলো সর্বোপরি আমি আয়াত আলী শ্রীকান্তা করছি আগতে মানে মহান অধ্যক্ষ মহান প্রসাদা আলী শ্রী বিমান শেষ করছি আমি এবং তোমাদের সকলের সুস্থতা Gracias.